ইউটিউবের সবচেয়ে বড় আপডেট এখন থেকে আপনার ভিউজ বাড়বে ইনকাম বাড়বে তো কিভাবে কি কারণে কি আপডেটের কারণে এই ভিউজ আপনার ভিডিওতে বাড়বে আপনার ইনকাম বাড়বে আর বিস্তারিত নিয়ে আলোচনা করব তো পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করে গেলে হয়তোবা মিস করে যেতে পারেন আপনি এই সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আমরা চলে যাব এখন ইউটিউবের অফিসিয়াল অ্যাপে ইউটিউবের অফিসিয়াল অ্যাপে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব মিস্টার বিস্টের একটি ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলটিতে বর্তমানে এক লক্ষ ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো চ্যানেলটাতে আসার পরে আমরা এখান থেকে এক বছর ওয়ান ইয়ার আগের একটি ভিডিও প্লে করব वाले 50 घंटे अकेले गुजारने वाला हूं और वो भी इस जेल में गुड लक मैं डरा हुआ हूं তো আপনারা শুনতে পেলেন এই ভিডিওর ল্যাঙ্গুয়েজটি হচ্ছে বর্তমানে আপনারা শুনতে পাচ্ছেন হিন্দিতে অরিজিনালি ইনি হচ্ছেন একজন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আর আমি আপনাদেরকে সেই ভাষাটাই হিন্দিতে করে শোনাচ্ছি আপনি চাইলে এই ভাষাটা যে কোনো ভাষাতেই শুনতে পারেন আমি আপনাদের এখন এই ভাষাটা ইংলিশে শোনাচ্ছি ইংলিশে শুনুন This right here is the room I will be suffering in for the next two days. Normally, I do 24 hours in a challenge like this, but I decided I'd push myself and go for 50. এখন থেকে আপনার ভিডিও যে কোনো দেশের লোক নিজের ভাষায় ট্রান্সলেট করে দেখতে পারবে আপনি যদি বাংলাতে ভিডিও বানান হিন্দিতে ভিডিও বানান কিংবা আরও যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোতে যদি ভিডিও বানান তাহলে যারা অডিয়েন্স আছে তারা এখন নিজের ভাষায় ট্রান্সলেট করে আপনার ভিডিও দেখতে পারবে আর যখন অন্য কোনো দেশের লোক আপনার ভিডিও দেখবে তখন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে আর এই ভিউজ বেশি আসার কারণে আপনার ভিডিওতে অ্যাড বেশি চলবে অ্যাড বেশি চললে আপনার ইনকাম বেড়ে যাবে তো এখন পর্যন্ত এই বিষয়টি এই আপডেটটি সবার ইউটিউব চ্যানেলে সার্কুলেট করা হয়নি কিছু কিছু ইউটিউব চ্যানেলে এটা বর্তমানে চালু করা হয়েছে আস্তে আস্তে সবগুলো ইউটিউব চ্যানেলে চালু করে দিবে আর বর্তমানে হিন্দি ভাষাতে এটা চালু হয়ে গেছে বাংলাদেশে বাংলা ভাষায় এখন পর্যন্ত এটা চালু করা হয়নি তবে আশা করতেছি এই বিষয়টা বাংলা ভাষার যে বাংলা ভাষার থেকে অন্যান্য ভাষায় যে ট্রান্সলেট করার সিস্টেমটি এটিও আপডেট করে দিবে চালু হয়ে যাবে অতি শীঘ্রই আর যারা অডিয়েন্স আছেন তারা আপনার যে কোনো ভিডিও অন্য অন্য দেশের যে কোনো ভিডিও যে কোনো ভাষার ভিডিও আপনারা নিজের ভাষায় ট্রান্সলেট করে দেখতে পারবেন তবে এইখান থেকে লাভবান কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্স দুই পক্ষ থেকেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরসরা এখন কন্টেন্ট তৈরি করবে কন্টেন্ট যে কন্টেন্টগুলো যে কোনো দেশের লোক আপনি চাইলে আপনার কন্টেন্ট যদি ভালো হয় আর ইউটিউব যদি সাজেস্টে পাঠায় তাহলে আপনার কন্টেন্ট আমেরিকার লোক দেখবে ইউনাইটেড স্টেটের লোক দেখবে রাশিয়ার লোক দেখবে চীনের লোক দেখবে আর রাশিয়া কিংবা চীন জাপান কোরিয়ান এদের যদি ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনি ওইভাবে দেখতে পারবেন ট্রান্সলেট করে তো আমি পুরো প্রসেসটি আপনাদের সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বিষয়টি কাজটি করবেন তো কাজটি করার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কোণে একটি সেটিং বাটন দেওয়া আছে এই সেটিং বাটনে ক্লিক করবেন সেটিং বাটনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন অডিও ট্রাক নামের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম করে ল্যাঙ্গুয়েজগুলি চলে আসবে আপনি যদি হিন্দিতে দেখতে চান তাহলে হিন্দি সিলেক্ট করে দিবেন দিয়ে প্লে করবেন ये एक वन वे मिरर है और मैं इसके पार नहीं देख सकता पर दूसरी ओर से बॉयज देख सकते हैं क्रिस अभी इसे चाट भी रहा होगा तो मैं बता नहीं सकता तोहफा कबूल करो जहापना यहाँ जो टीवी लगा हुआ है তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাকে হিন্দি ভাষায় কনভার্ট করে দেখতেছি এইভাবে আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ